সুপ্রিয় দর্শক মন্ডলী দেশে এবং দেশের বাইরে যারা আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম তো আজকে <clears throat> ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার এই মানুষটির নাম যখনই আমাদের সামনে চলে আসে আমাদের চোখের সামনে ভেসে আসে অনেক অসংখ্য অসংখ্য ব্যথা ব্যথাময় জীবন থেকে মুক্ত পাওয়া কিছু রুগীর মুখ যারা দীর্ঘদিন থেকে ব্যথায় জর্জরিত ছিলেন তারা বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে ডক্টর শফিউল্লা প্রধান স্যারের কাছে এসেছিলেন এবং তারা সুস্থ হয়ে চলে গেছেন আপনারা ইতিপূর্বে দেখেছেন তো ব্যথা এমন একটা জিনিস যেটা বয়স তারপর হচ্ছে ধনী গরিব দরিদ্র কিছু দেখে আসে না এই ব্যথাময় জীবন যে কতটা কষ্টের হয় এটা একান্তই যে এই মানে ব্যথাময় জীবনটা পার করে একান্তই সেই বোঝে সে স্বাভাবিক জীবন থেকে পিছিয়ে পড়ে আর তার লাইফ স্টাইল সব কিছুই একটা চেঞ্জিং চলে আসে তো আমরা প্রতিদিনের ন্যায় আমরা আজকে আমাদের এক ভাইয়ের সঙ্গে কথা বলবো যিনি দীর্ঘদিন ধরে শোল্ডারের ব্যথা নিয়ে ভুগছিলেন ডক্টর শফিউল্লা প্রধান স্যারের ভিডিও দেখেছেন টিভিতে প্রোগ্রাম দেখার পর তিনি আমাদের এখানে এসেছেন ডক্টর শফিউল্লা প্রধান স্যারের চিকিৎসা নিয়ে আজকে তিনি সুস্থ আমরা জানবো তার কাছ থেকে তিনি শুরু থেকে তার কাছ থেকে তার মুখ থেকে আমরা জানবো যে আসলে কি হয়েছিল চলুন তার সঙ্গে পরিচয় হই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ইনশাআল্লাহ ভালো আছি শুরুতে একটু আপনার নামটা জানতে যাচ্ছি আমার নাম মোহাম্মদ মনসুর আলী মনসুর আলী দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি উত্তরা তুরাক থানা তুরাক থানা আচ্ছা তাহলে তো আপনি ঢাকার স্থানীয় না হ্যাঁ, জি গ্রাম আচ্ছা। দিয়ে বাড়ি আচ্ছা আমরা একটু জানতে যাচ্ছিলাম যে আপনার ショルダーে ব্যথা ছিল অনেক দিন থেকে এই ব্যথার কারণে আপনি কি করেছিলেন বা মানে কি সমস্যা হয়েছিল আপনার এটা যদি একটুখানি একটু বলতেন আমাদের আমার এই হাতের ব্যথা আমি দু তিন ডাক্তারের কাছে গেছি আচ্ছা কিন্তু আমার চার পাঁচ মাস ছয় মাস লেন্ডি করছে কিন্তু কোনো উপকার আসে নাই তো আপনি যখন এই জিনিসটা নিয়ে বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন দীর্ঘদিন ধরে ডক্টর কি বলেছিল আপনাকে ডক্টর বলেছিল যে আমার একশো করাইছে একশো করাইয়া ওনাকে বললো যে আপনার সামান্য মনে ব্যথা পাইছিলেন কোনো সময় আমি বলছি স্যার আমি তো কোনো সময় ব্যথা পাইনি আমার জানা মতো হয় না হয়তো ছোটোবেলা যদি পাইয়াতি তাহলে সেটা বলতে পারি না কিন্তু আমার বুঝোই আমি ব্যথা পাইনি তারপর ওনারা বললো না ব্যথা পাইছিলেন একটি স্পট আছে আপনি ওষুধ খাইতে দেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আচ্ছা। তো দুই ডাক্তার মিলে আমি দুই মাস দুই মাস ওষুধ দুই মাস ওষুধ খাইছি খাওয়ার পর দিয়ে কোনো ফল নাই খালি বাড়তেছে শুধু বাড়তেছে বাড়তি আছে তখন যেরকম আমি এই সবুল্লা স্যারের কাছে আসা আচ্ছা, আচ্ছা।, আচ্ছা, আচ্ছা তখন আমি স্যারের কথা করার পরে আমার এক চাষা বললো যে ওই সবুল্লা প্রধান স্যারে ব্যথার চিকিৎসা করে আমি তো চলেন যাই আমি কোন জায়গায় কই শ্যামলি আমি চলেন যাই তো স্যারের কাছে আইসে মতনই স্যার আমার আর্ধেক হয়ে বললো যে কয়েকদিন ভর্তি থাকতে হবে তো আমরা রাজি হইলাম রাজি হয়ে ভর্তি হলাম ইনশাল্লাহ এখন পুরোপুরি সুস্থ আল্লাহ পাক করছে এটা কতদিন থেকে ছিল আপনার এই ব্যথাটা আপনি হাত নাড়াতে পারতেন বা আমি হাত উঠাইতে পারতাম না উপরে আচ্ছা আচ্ছা কোনো আঘাত পেয়েছিলেন আপনি বা অ্যাক্সিডেন্ট এরকম আঘাত তো হয় নাই কোনো ইয়ে হয় নাই হঠাৎ করে আচ্ছা এটা আচ্ছা। ও আচ্ছা তো মোটামুটি ছয় সাত মাস কষ্ট করছি ছয় সাত মাস ছিল আর কি বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন জায়গায় গেছিলাম আচ্ছা তারপর ডক্টর স্যার এখানে আসলেন স্যার আপনাকে কি বললো যে এটা আপনার মেডিসিন প্লাস হচ্ছে একটা ভর্তি থাকে থেরাপি নিতে তখন আমি তো ছুটি নিয়েছিলাম কয়েকদিনের লেগে আমি স্যার আমি কয়েকদিন পরে এসে ভর্তি হম তো গিয়া চাইছিলাম স্যারের ওষুধ খাইয়া দিয়ে যে এমন মোটামুটি স্যারের কাছে আবার আইসি মতন আমি আগে আপনার বলছিলাম ভর্তি হইতে তো ভর্তি হওয়ার পরে ওই যে ফিজিওথেরাপিটা যেভাবে দিছে প্লাস ওষুধ খাইছি মোটামুটি আল্লাহ এখন আপনি ভর্তি বারো দিন বারো দিন আপনি কমপ্লিট স্যার আপনাকে ভর্তি বারো দিনের বারো দিন আচ্ছা আচ্ছা যাই হোক তো মোটামুটি আজকে আপনি পুরোপুরি সুস্থ পুরোপুরি আল্লাহ দিলে সুস্থ আচ্ছা আপনি যে আশা নিয়ে এসেছিলেন ডক্টর শফিল প্রধান স্যার এবং আমাদের হসপিটাল হসপিটালের যে ম্যানেজমেন্ট এর সম্পর্কে আপনি কিছু সবাই ভালো ব্যবহার করছে সবার আচ্ছা, আচ্ছা, চিকিৎসা সবাই করছে যারা ফিজিও দিছে ভালো করছে আচ্ছা, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ মন মতো করছে আমার আমি সন্তুষ্ট জি আপনাদের ব্যবহারে আচার ব্যবহারে আমি সন্তুষ্ট ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা <clears throat> মনসুর সাহেবের পাশে ওনার ভাতিজাকে পেয়েছি একটু তার কাছ থেকে আমরা জানবো যে আসলে তিনি যে দীর্ঘদিন ধরে এই সমস্যাগুলো মানে ফেস করছিলেন তার সঙ্গে তার ভাতিজা ছিলেন আমরা তার কাছ থেকে একটু জানবো তিনি কি কি সমস্যা পড়েছিলেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আচ্ছা আমরা একটু জানতে চাচ্ছিলাম যে আপনার যে ফুপা আছে উনি তো দীর্ঘদিন ধরে একটা প্রবলেমে ভুগছিলেন আপনি ছিলেন আর কি হ্যাঁ, তো সেই আচ্ছা। ব্যাপারে একটু কাইন্ডলি একটু বলবেন আমাদেরকে এই দুই মাস আগে একটু ডাক্তার দেখাছিলাম দুই মাস দুই ডাক্তার কিন্তু যখন ওই জামাল খান নানা একজন উনি পরিচয় দিছে এই স্যারের কথা তখন এখানে আসলো তখন স্যারে বলছিল বারো দিনের ভর্তি হওয়ার জন্য আচ্ছা আচ্ছা তখন বারো দিন ভর্তি হলাম তখন আল্লাহর মতে হাতটা ভালো করছে এটাই খুশি আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা শুনলাম আমাদের যে ভাই এসেছেন তিনি দীর্ঘদিন ধরে তার শোল্ডারের ব্যথায় ভুগছিলেন এবং বিভিন্ন জায়গায় গিয়েছিলেন যে ব্যথার কারণে তিনি হাত পা নাড়াতে পারেননি তো ডক্টর শফিল প্রধান স্যারের এখানে আসার পর তিনি একটা ফিক্সড একটা ডেটে ভর্তি ছিলেন বারো দিনের মতো ভর্তি ছিলেন তিনি যেদিন এসেছিলেন তার যে অবস্থা ছিল আজকে তার অবস্থা আপনি দেখতে পাচ্ছেন তার